আসসালামু আলাইকুম everyone welcome back to new another video আজকে চলে আসলাম মোটো ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে আজকে আমার সাথে আছে অ্যাভেঞ্জার ওয়ান না সরি এটা ওয়ান না এটা টু তো অ্যাভেঞ্জার নিয়ে হচ্ছে আমরা ঢাকার রাস্তায় আছি এটা হচ্ছে আপনার কোনাপাড়া টু বনশ্রী যে রোডটা আছে সেই রোডে তো এই রোডে গাড়ি ঘোড়ার চাপ একটু কম তাই এই রোডে বের হলাম বাইক নিয়ে কারণ ঢাকা সিটির ভিতরে গাড়ি ঘোড়ার অনেক জ্যামজট থাকে যার কারণে হচ্ছে একটু লং রাইড করা যায় না ওই দেখো বলতে না বলতে এইখানেও জ্যাম হাজির হিয়ার করার বামে দিয়ে চামে চলে যাই যেই কদ্দূর যাওন যায় যদ্দূর যাওয়া পড়ুন তদ্দূরই রাস্তা আগাইব কারণ যাইতে যাইতে আপনাকে লাগে রাস্তা আশেপাশের পরিবেশ সব কিছু শেয়ার করুন ঠিক আছে আপনারা ব্যবাকতে আমার লগেই থাকেন তো ঠিক আছে আমরা আস্তে আস্তে আমাকে গতি বাড়াইতেছি আই তো গতি বেড়ে গেছে গা সামনেই দেখতেছি সিলিন্ডারের একটা ট্রাক আছে অল্লাকে যদি লাগাই দেবে পুরো ব্রাশ ফায়ার করে হালাইব আশেপাশের এলাকা সহ আমার সুদ্দা গায়ে বানায় হালাইব ঠিক আছে আমরা এখন যাইতেছি ট্রাকের পিছন পিছন যাইতে থাকি দেখি ট্রাক্টরের সামনে গিয়ে একটু ওভারটেক মারন যায়নি ওভারটেক মারা পারলেই আমরা আগে যাওয়া পারো গাড়ি ঘোড়ার চাপ কমে যেতেছে আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে ডাইনে একবার বাউলি খাইতেছি বা একবার বাউলি খাইতেছি মানে আর কি মনের সুখে বাইক চালাইতেছি এই যে ট্রাক্টরে ওভারটেক করবার লাগছি আরে পারলাম না আগে গেল গা ঠিক আছে সমস্যা নেই আবার সামনে গিয়ে একটু ওভারটেক করুন আপনারা আবার রাস্তায় হুদ্দায় ওভারটেক করবার যায় না ডাইনে বামে একটু খেয়াল করে তারপর ওভারটেক করেন নইলে কিন্তু ডাইরেক্ট দেখা গেছে উইরাগে যাবেন গা আর রাস্তাঘাটে সবাই সবসময় ঠান্ডা মাথায় বাইক চালান সাইকেল চালান প্রাইভেট কার চালান ট্রাক চালান বাস চালান যেটাই চালান না কেন ঠান্ডা মাথায় ডাইনে বামে সামনে পিছনে সব দিকে খেয়াল রেখে তারপরে চালাবেন কেননা আমার এই ভিডিওটা হচ্ছে একটা এন্টারটেনমেন্ট এটাকে আবার আপনারা সিরিয়াসলি নেবেন না কারণ এই ভিডিওর মাধ্যমে হচ্ছে দেখা গেছে যে অনেক আদার্স কথাবার্তায় বলা হয় যেটাকে অনেকে নেগেটিভভাবে নেয় আসলে এটা নেগেটিভভাবে নেওয়ার কিছু নেই কারণ এটা হচ্ছে আপনাদেরকে সাময়িক একটা আনন্দ দেওয়ার জন্য আর হচ্ছে রাস্তাঘাটের ভিউ <clears throat> এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন আজকে আকাশটা অনেক সুন্দর রাস্তাটা অনেক ফাঁকা হয়ে গেছে দিক দিয়ে যাই হোক সামনে যেতে থাকি মনের সুখে বাইক চালাইতে থাকতেছি তো এই পর্যন্তই আকাশটা দেখে মেঘলা মনে হচ্ছে মনে হচ্ছে যে এই বুঝি নামলো বৃষ্টি আসলে এরকম একটা ওয়েদারে বাইক চালিয়ে অসাধারণ একটা ফিল পাওয়া যায় অবশ্য বাইক না শুধু সাইকেল চালিয়েও আপনি সেই ফিলটা নিতে পারেন বা যদি নিজস্ব প্রাইভেট কার থাকে সেটাতে পাশের সিটে কাউকে বসিয়ে যদি দূর থেকে একটা লং রাইড দিয়ে আসা যায় এরকম একটা হচ্ছে মনোরম পরিবেশ থেকে তো দেখবেন যে শরীর মন দুইটাই চাঙ্গা হয়ে যাবে তো যাই হোক আমরা এখন কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে বনশ্রীর রাস্তা তো রাস্তাটা মোটামুটি ভালোই খারাপ না এটা হচ্ছে কোনাপাড়া রামপুরা বনশ্রী লিং রোড তো এই লিং রোডটা মোটামুটি একটু ফ্রি থাকে অন্যান্য লিং রোডের তুলনায় তো এটাও একটা সময় ব্যস্ত হয়ে যাবে এখন আমরা দুই পাশের গাড়ি ঘোড়া দেখে রাইট টার্ন নিব এই তো সুযোগ এই তো চলে যাই চলে যাই এই যে চলে গেছি এই যে অনেক অটো ভাইরা দাঁড়ায় আছে প্যাসেঞ্জারের জন্য তারা এখানে হচ্ছে অটো নিয়ে দাঁড়ায় থাকে কারণ এই রোডটা দিয়ে তারা অটো রিক্সা চলাচল করায় আমি মনের সুখে টানতেছি ভালোই লাগতেছে দুই পাশে গাছপালা আছে তারপরে ওয়েদারটা অনেকটা ঠান্ডা আকাশটাও মেঘলা আমার কাছে ভালোই লাগতেছে আর আমার সাথে আছে অ্যাভেঞ্জার আর আমার পিছনের সিটে বসা আছে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই নবাব ভাই তো ভাইও মনের সুখে পিছন থেকে মাঝে মাঝে একটু সুর তুলতেছে তো তার সুর শুনে আমারও মাঝে মাঝে একটু গাইতে ইচ্ছা করতেছে কিন্তু আমি তো গাইতে গেলে আবার ছন্দ হারিয়ে ফেলবো আর ছন্দ হারিয়ে ফেললে দেখা গেছে যে হয়তো বাইক নিয়ে কোনো গাড়ির সামনে পড়ে যাব আর না হলে দুই পাশের খাল বিল আছে সেই খাল বিলেও চলে যেতে পারি তো যাই হোক যার জন্য আমি আর ছন্দ তুলতেছি না তো বাইক গাইতেছে আমি শুনতেছি আর আপনাদের সাথে বক বক করেই যাচ্ছি তো আমার বকবগানে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে চলে যেতে পারে আর এই রাস্তাটা যাদের পরিচিত তারা তো এই রাস্তার ভিউটা এর আগে হয়তো অনেকবার নিজের চোখেই দেখছেন তো যাদের কাছে পরিচিত না তাদের কাছে তুলে ধরার জন্য এই রাস্তা দিয়ে আসা তো যাদের কাছে পরিচিত না তাদের কাছে এই রাস্তাটা হয়তো ভালো লাগতে পারে কারণ অনেকটা গ্রাম্য পরিবেশ এই দিকটা অনেকটা গ্রামের মতোই এই জায়গাটার নাম হচ্ছে শেকের জায়গা এটা হচ্ছে নন্দীপাড়ায় অবস্থিত আর এটা হচ্ছে বাসাব সবুজবাগ থানার অধীনস্থ একটা এলাকা এই সামনে হচ্ছে একটা বাজার ছোটোখাটো বাজার এখানে সম্ভবত সকালে বা বিকেলে বাজার বসে গ্রাম বাংলার ঐতিহ্যের যে বাজারগুলো আছে অনেকটা ওই রকমই একটা সময় ছিল কারণ এখন পরিবর্তন আসছে যার কারণে এখন আর আগের মতো নাই তো আমরা একটু ভুল করে আমাদের লেফট টার্ন নেওয়ার কথা ছিল আমরা লেফট টার্ন নিতে পারি নাই যার জন্য হচ্ছে আমরা আবার রাইট টার্ন নিয়ে তারপরে হচ্ছে আমরা পিছনে যে রাস্তাটা রেখে আসছি সেই রাস্তায় যাব তো ঠিক আছে আমরা গাড়ি ঘোরাচ্ছি গাড়ি ঘোরাচ্ছি এই তো আর একটু হয়ে গেছে এই তো দিচ্ছে আটকায়া প্রাইভেট কার আইসা বলতেছে যে আমি আগে যাই তোরা পরে যা তোরা থাক তোরা এত পাগল হয়েছিস কেন তো যাই হোক আমাদের আজকের মোটো ব্লগ এখানেই সমাপ্তি টানতেছি ইনশাল্লাহ আল্লাপাক বাঁচিয়ে রাখলে আবার আপনাদের সাথে নতুন কোনো মোটর ব্লগ নিয়ে নতুন কোনো এলাকার রাস্তায় দেখা হবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চাইলে আপনাদের বন্ধুদের সাথে ফ্যান ফলোয়ারদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন সেই প্রত্যাশা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ